নিজের রোগ নিয়ে ব্যথায় অনেকদিন কষ্ট করতেছে খুব আর আমার তো রাত্রে হারাম হয়ে যায় দিন যেমন তেমন ওই আধা ঘন্টা বসে থাকতে হাঁটতে পারে না ওই যে পায়ে একবারে খোঁচা দেয় লাগে যেন আর অনেক রাত্রে দেখছি পাশে শোয়া ছিল নাই চলে গেছে মানে ফ্রিজের ভিতরে বরফ হামছে ধরতেছে এসি আমার বাসায় এসি আছে এসির ঠান্ডা হাওয়ার ভিতরে হাত লাগা লাগছে কিন্তু লাস্টে আর কি এখন লাস্ট পর্যায়ে নিয়ে আসছি খারাপ লাগলো মানে এই হাসপাতালে আসছি আমি লাশ মৃত্যুর যন্ত্রণা মনে আরো ভয়ঙ্কর যন্ত্রণা করতো কালকেও তো পারি কালা নির্জলা আর পারি না পরে উনি কয় ঠিক আছে আজকে রাতটা সহ্য করো আমার প্ল্যান আজকে আসা ছিল না কালকে আসতাম আগামীকাল এই জন্য পরে ওনার কষ্ট দেখে আজকেই চলো আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে আসলাম আপনাদের কাছে আর একটি নতুন পেশেন্টকে আপনাদের সাথে একটু নতুনভাবে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের এই বোনটি গত নয় দিন আগে আমাদের এই টিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন সেই সুদূর সাভার থেকে এসেছিলেন অনেক অনেক অনেক কষ্ট নিয়ে অনেক কান্না অনেক কষ্ট কত আট নয় বছরের কষ্ট নিয়ে যে মানুষটা ভাবতে পর্যন্ত পারেননি সত্যি সত্যি উনি একদিন সুস্থ হবেন উনি নিজেই কোনোদিন বিশ্বাস করতে পারেননি আসুন দর্শক ওনার সেই প্রথম দিনের সেই কথাগুলো একটু ওনার কাছ থেকে শুনে আসি কতটা কষ্ট ছিল ওনার আসুন দর্শক আসসালামু আলাইকুম আমার নাম শাহানাস আমি আসছি সিঙ্গার থেকে আমার ওই গুড়ালিতে হাড্ডি বাড়ছে এই জয়েন্টে হাড্ডি বাড়ছে গেটের যে রক জোড়া লাগিয়ে রয়েছে এই সমস্যার দিকে আসছে সমস্যাটা তো দেখা দিছে দুই তিন মাস ধরে বাস এতদিন ওষুধ পানি খাইছি মনে করছি সারবো তা সারে নাই দেখে সারের সাথে আর কি ফেসবুকে এর হাতে রিলেশন তাই দেখে আসলাম ভালো ডাক্তার ভালো চিকিৎসা করে নামাজ পড়তে গেলে এই জায়গায় আমি নামাজ বৈশা থাকা পাইনি এই জায়গায় টান লাগে সিরে যাবে চায় তারপর হাঁটতে গেলে যে গুড়মুড়ে ব্যথা হয় আমি যদি আধা ঘন্টা বসে থাকি উঠতে গেলে আমি ভালো করে হাইটে সরে যেতে পারি না পড়ে যেতে চাই হাত ঝানঝান করে আর আমার এই হাত রাত্রে হ্যাঁ, এখান থেকে ব্যথাটা এসে জ্বালাপোড়া করে হাতে খুব হাতে রাত্রে যদি শুয়ে থাকি না হাতের মধ্যে ঠেয়াজিনি আগুন ধরাই দিস হাতে মন করলে না ঠেয়াজিনি আগুন ছিটে ছিটে যাইতেছি বুঝি এত ব্যাগে ব্যথা মানে কারেন্টের শক লাগলে যেমন লাগে ওরকম সমস্যা আর কি দেখি আমি আরো অন্য অন্য জায়গায় ডাক্তার দেখাইছি ওনারও ওষুধ লিখছে এক্সরে করছে খাইলে ব্যথা কমে আবার যাতাই ওই মেন সমস্যা গোড়ালিতে তারপরে জয়েন্ট তারপর ঘাড় আমার সাথে তো দুই তিন বছর কিন্তু অতটা তখন প্রথম অতটা গুরুত্ব দেয়নি ওই ব্যথার ওষুধ দিলে খাওয়াইছি কমছে কমছে কিন্তু এই লাস্ট রমজান মাসে আর কুলাইতে পারে না কিন্তু আমি দুই তিন মাস আগে রোজার দুই তিন মাস আগে সাবার দেখাইছি ভালো ডাক্তার মানে প্রথমে প্রাথমিকভাবে চিকিৎসা দিল ওষুধ দিল পরে বললো এটা খায় দেখেন পনেরো দিন না হলে এক্স রে করে দেখবেন তারপরে পনেরো দিন পর আবার গেলাম এক্স রে করে ওষুধ দিছে কিছুদিন ভালো ছিল ওষুধ খালে একটু কমে ওষুধ খাওয়া বাদ দিলেই আবার কন্টিনিউ তারপরে স্যারের সাথে আমি ফেসবুকে অনেক ভিডিও দেখছি টিভিতে অনেক সাক্ষাৎকার দেখছি ওনার সাথে কথা বলে যোগাযোগ করে আসছি তখন উনি বললো আসার পরে এক্স রে করাইছে এমআরআই করাইছে বললো যে পনেরো দিন থাকেন দেখি কী করা যায় ইনশাল্লাহ এখন স্যার বলছে প্রাথমিকভাবে ঘাড়ে যে রক্তটা নাকি চাপ খেয়ে আছে আর গোড়ালিতে হার বাড়ছে আর জয়েন্টেও হার বাড়ছে তারপরে আমাকে আমি আসছিলাম গত রবিবারে তারপরে স্যারকে বললাম ঠিক আছে আমি বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসি আজকে আসছি ইনশাল্লাহ স্যার ম্যাডামকে দায়িত্ব দিচ্ছে এখন দেখি পুরো আল্লাহ ভরসা একটা নিয়ে তার বোঝা যায় না তো ওই করে তাহলে আমার গেডি কালাইতেছে ঘাড়ে এখনো ব্যথা বাড়তেছে আস্তে আস্তে সারবো একবারে কার সেরে যায় না আর বাকিটা আল্লাহ রাতে আল্লাহ সবকিছু করা পারে আমি হাজার চিকিৎসা করলো আল্লাহ যদি ভালো না করে আমি না স্যারকে আমি তো স্যারের সাথে সাক্ষাৎ করছি সকালে স্যার হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাই উপরে আল্লাহ নিচে স্যার তার বিশ্বাস করে আইসি তাহলে স্যারের পর ছেড়ে দিছি বাকিটা আল্লাহ দেখবো আর নিচে স্যার আছে আমরা তো ভালো আর আশা করি আইছি নিজের রোগ নিয়ে ব্যথায় অনেকদিন কষ্ট করতেছে খুব আর রাত্রে ব্যথায় যায় দিন ভরে যেমন তেমন ওই আধা ঘন্টা বসে তো হাঁটতে পারে না ওই যে পায়ে একবারে খোঁচা দেয় লাগে যেন আর অনেক রাত্রে দেখছি পাশে শোয়া ছিল নাই চলে গেছে মানে ফ্রিজের ভিতরে যে বরফ হামছে ধরতেছে এসি আমার বাসায় এসি আছে এসির ঠান্ডা হাওয়ার ভিতরে হাত লাগা রাখছে কিন্তু লাস্টে আর কি এখন লাস্ট পর্যায়ে নিয়ে আসছি খারাপ লাগলো এক মানে যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা মনে আরো ভয়ঙ্কর পেট যন্ত্রণা করতো পারি কালা নির্জলা আর পারি না পরে উনি কয় ঠিক আছে আজকের রাতটা সহ্য করো আমার আজকে আসা ছিল না কালকে আসতাম আগামীকাল এই জন্য পরে ওনার কষ্ট দেখে কি চলো দর্শক শুনলেন তো একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে কতটা কষ্ট সেই মানুষটা আজকে নয় দিন পরে কেমন আছেন আসুন দর্শক আমি কথা বলবো না রুগীর কাছ থেকে আমরা শুনবো কেমন আছেন আসুন আপনাদের সাথে সেই আমাদের বোনটির আবার কথা বলিয়ে দিই আসুন আসসালামু আলাইকুম বোন কেমন আছেন আজকে দুই বোন মিলে গল্প করছেন হ্যাঁ, হ্যাঁ, আমরা একটু আপনার সাথে কথা বলবো আজকে নয় দিন পরে আপনি কেমন আছেন আমরা একটু জানবো আপনার কাছ থেকে অনেক ভালো আছি সুস্থ আছি আমার অনেক ভালো লাগতেছে আমি কালকে বাড়ি যাব আমার হাতে পায়ে কোনো জায়গায় ব্যথা নাই আমি সুস্থ নিয়ে বাড়ি নিয়ে আমি অনেক খুশি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি আপনার প্রতি খুশি দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি গত নয় দিন আগে আসছিলাম অনেক আশা নিয়ে আমার আশা পূর্ণ হয়েছে আমি এখন ভালো সুস্থ উপরে আল্লাহ নিচে আমি এই হাসপাতালের ডাক্তারের এসে আমি অনেক ভালো সুস্থ হয়েছি এখন আমি সুস্থ আছি কালকে চলে যাব আপনাকে সবার কাছে আসার হলো দোয়া করেন আপনারা ভালো থাকেন কারো কোনো সমস্যা হলে যে আইসেন ডাক্তার অনেক ভালো নার্সও ভালো ওরা অনেক টেক কেয়ার করে দেখাশোনাও ভালো ডাক্তার এসে খবর টবর নেয় দেখে আবার খানা দানা যা দেয় সব কিছুই ভালো আমি গেছি আমি এরম সেবা পাই নাই গেছি আমি অনেক টাকা ভাঙছি বাস আমার অনেক কষ্ট হয়েছে বাস আমার এত বড় একটা আশা কেউ দেয় নাই বাস এই হাসপাতালে হেরে আমি এখানে আমার আশাটা পূর্ণ হয়েছে আমি সুস্থ আছি ভালো আছি আমার ভালো লাগছে অথবা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো যদি কোনো সমস্যা থাকে আমি এই জায়গায় আসতে বলবো আমি এই হাসপাতালের প্রতি আমি খুশি ডাক্তারের প্রতি আমি খুশি আল্লাহ হ্যাগো সুস্থ রাহক ভালো রাহক হ্যাঁ মানুষের ভালোই সেবা করে আজকে আমি আনন্দেই কান্না করে দিছি কেন আমার অনেক সমস্যা ছিল আমার গেডিতে সমস্যা আমার জয়েন্টের সমস্যা গুড়ালিতে সমস্যা মেরুদণ্ডর হাড্ডিতে সমস্যা মাজায় সমস্যা আমি হাতের জ্বালায় ঘুম পড়া পারতাম না আজকে আমি এই হাসপাতালে যে কদিন ধরে আছি আমি এক ঘুমে আমার সকাল হয়ে যায় আমি বুঝিও না আমি কোন সময় আমি ঘুমে গুলো উঠি তাহলে আপনি কারো সমস্যা থাকলে আসবেন অনেক ভালো আমি আট নয় বছরে বকছি আমি বিদেশ থাকতে গুণ আমার এই সমস্যা ছিল আমি বিদেশ ছিলাম তো হাসপাতালে গেছি আমি গেছি গেছি আরেকটা হাসপাতালে গেছি নামটা আমার এখন মনে নাই বাস আমি এই হাসপাতালে যখন আসছি আমার মনে হয়েছে যে না আমি বুঝি ভালো মোনা কিন্তু আমি অনেক জায়গায় ঘুরছি কষ্ট পাইছি আমি তো ভালো হইনি এই জন্য আশাটা করতে পারিনি স্যারের সাথে কথা বললাম স্যারে করলো উপরে আল্লাহ নিচে আসি দেখি কি করা যায় তাই স্যারে বলছে তোমার প্রথম একটা কোচ দিমু ওইটা যদি ভালো না হয় দ্বিতীয় ওটা দিন তৃতীয় ওটা দিন বাস আমি প্রথমটাই ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় স্যারের প্রতিও আমি খুশি